রাহিম ভোরের সকাল পাখির কিচির মিচির শব্দ এখানে একটি পার্ক হবে এপাশে আছে নদী বলেশ্বর যার দৈর্ঘ্য সীমা অনেক দূরত্ব গিয়ে শেষ হয়েছে সকালে পরিবেশটা খুবই সুন্দর মালিকের ইচ্ছায় মালিক সুন্দর একটু সকাল দেখার সুযোগ দিয়েছেন সকালে উঠে ফজরের নামাজ পড়ে আল্লাহকে ডাকার জন্যে সুন্দর একটি মাধ্যম বলা চলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় শারীরিক কসরত করার জন্যে কিন্তু আমার একটা প্রয়োজনে আমি হেঁটে চলেছি আপনার সঙ্গে শেয়ার করার জন্যে সুন্দর একটা পরিবেশের ভিডিও চিত্র ধারণ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম